uh, Islamic Network PD. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বখাইর আসলে আমি অনেকদিন ধরে এই চ্যানেলে আসার জন্য চেষ্টা করছিলাম তো আল্লাহ রহমতে আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আজকে তফিক দিয়েছেন আজকে পিচিলা নিউ ওয়াক একটি চ্যানেলে আসতে পেরেছি আমি চট্টগ্রাম থেকে করছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি রাবি ডিপার্টমেন্টে আর চট্টগ্রাম একটি বড় মসজিদের খতিব বর্তমানে তো সবসময় চেষ্টা করি যে চ্যানেলে থাকার জন্য তো আশা করি ওই লকডাউনে একটা ভিডিও দেখে তোমার একটা ভিডিও দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি তারপরে এক একটা করে সবগুলো ভিডিও আমি দেখি দেখলাম যে অনেক বড় বড় সাপ পর্যন্ত তুমি কাঁদে নিয়েছো মানে আমি অবাক হয়েছি যে তোমার এত সাহস মাসাল্লাহ আর আমি ভাবছিলাম যে আসলে শুধু দেশের জন্য কাজ করছে না ইসলামের জন্য বিশাল একটা কাজ করেছে আমার একটু কেরাতো তোমার এখানে ইয়া হয়েছে তোমার পেজে স্থান পেয়েছে প্রতিযোগিতায় আমি দেখতে পাচ্ছি আপনি মানে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম আলামা হাফিজদের থেকে যে দোয়া নিয়েছেন আশা করি এটা অসাধারণ আমি সমস্ত আমার আলেম ওলামা এবং যারা ইসলামী যারা এই ইসলাম প্রচারে কাজ করছেন সকলের পক্ষ থেকে এবং আপনার টিম এবং যারা আপনার সাথে কষ্ট করে লাইভে থাকে সকলকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেল নিয়ে যদি কোনো কথা বলতে চান কেন আপনার কন্টেন্ট স্পেশাল দেন শেয়ার করতে পারেন জি ধন্যবাদ তো আমার আসলে দুটি চ্যানেল রয়েছে একটা হচ্ছে ইসলামিক নেটওয়ার্ক বিডি তার পাশাপাশি আরেকটা চ্যানেল আসাম মিডিয়া বিডি তো ইসলামী নেটওয়ার্ক বিডি এই চ্যানেলটি বিশেষ করে আমি শুক্রবারে যে জমার খুদ্বাটা দিই এটা অনেক গবেষণামূলক তো সেখানে আমার একটা টিম আমার যারা মুসল্লি যুবক আমার তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যেমন তাদের মধ্যে আছে আমাদের রাসেল সাহেব রমি সাহেব তারপরে বাপ্পি তারপরে এনাম সবাই একজোড়ে মিলে আমার চ্যানেলটা খুলে দিয়েছে এবং আমার প্রতি সপ্তাহের গবেষণামূলক বয়ানগুলা বিশেষ করে এই চ্যানেলে থাকে তারপর আমি চেষ্টা করি এই বর্তমান সময়ে যেগুলা মানুষ ফেস করে যে সমস্যা ওগুলা নিয়ে যে একটু ইসলামিক কবিতা আবৃত্তি করবো একটা সমাজকে বদলে দেওয়ার একটা চেষ্টা করব তোমাদের সাথে থেকে এটাই আমি চেষ্টা করি তো কিছুদিন আগে আমি দর্শন নিয়ে দুটি কবিতা আমি আবৃত্তি করেছি তো অনেক বেশ ভালো প্রিয় হয়েছে তো আশা করি আমার এই চ্যানেলে আমি অনলাইন ক্লাস সহ তারপর আমার জমার বয়ান এবং আমার মোটামুটি আমার ব্যক্তিগত গবেষণা থেকে আমি সবগুলো শেয়ার করতে চেষ্টা করি তো ইনশাল্লাহ আমি উপকৃত আশা করি thank you very very much share করার জন্য আশা করছি যারা ভিউয়াররা আছেন আপনার জানাটি ঘুরে আসবে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম